আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম দর্শক অসংখ্য মানুষ যারা দীর্ঘদিনের পুরাতন ব্যথা নিয়ে জর্জরিত অসংখ্য জায়গায় ডক্টর দেখিয়েছেন চিকিৎসা করেছেন এবং একটা সময় এমন হয়েছে যে চিন্তা করেছেন আর কোনোদিনই কোনো ডক্টর দেখাবো না কোনো চিকিৎসা করবো না চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে কিছুটা বিদ্যুশ্রদ্ধ হয়ে গিয়েছেন তাদের জন্য বলছি যত ধরনের ব্যথা আছে স্ট্রোকজনিত সমস্যা আছে একবার চেষ্টা করতে দিন আমাদেরকে ইনশাল্লাহ কিছু তো করতে পারবো দর্শক এরকম অসংখ্য রোগী আছেন যারা পুরাতন ব্যথা নিয়ে স্যারের কাছে আসেন পনেরো বছর বিশ বছরের ব্যথা নিয়ে আসেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন দর্শক ঠিক তেমনি আমাদের আরেকজন পেশেন্ট আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন ওনার মূলত পিএলআইটি ছিল ছোট্ট একটি দুর্ঘটনা ঘটেছিল ওনার জীবনে আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই কি হয়েছিল এবং পরবর্তীতে উনি কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং আজকে উনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম নুরুল আলম নুরুল আলম স্যার বাসা কোথায় আপনার আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর থানা চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জ গ্রাম ঠাকুরি আচ্ছা আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন প্রবাসে কোন দেশে ছিলেন ফার্স্ট জীবন আমি ছিলাম মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আসি বর্তমানে কাতারে আছি আচ্ছা আটানব্বই সাল থেকে কাতারে আছি আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কি এমন হয়েছিল আপনার যেটার জন্য স্যারের কাছে আসতে হয় আমাদেরকে যদি একদম প্রথম থেকে বলেন প্রথম থেকে আমার যখন আমি আমার বয়স চোদ্দ বা পনেরো এই সময় আমি বারো চোদ্দ পোহর থেকে গাছ নারকেল গাছতে পড়ে যায় আচ্ছা এটা কি আপনার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি আচ্ছা। তখন তো আমাদের এটা মান্ডা বলে একটা তেল ছিল ডাকাতে আমার বাবা তখন দিছিল ওটা নালিশ করছে আলহামদুলিল্লাহ আমি আধা ঘন্টা পরে ফুটবল খেলছি হ্যান্ডবল আচ্ছা। খেলছি মানে সেই অসম্ভব যে ব্যথা সেই ব্যথা ভুলে সাথে সাথে এটা মানে তার ডাক্তারে আর দেখানো হয় নাই আলহামদুলিল্লাহ পরবর্তীতে যখন আমি মালয়েশিয়া থেকে দেশে আসে আবার আঠারো বছরে কাতার গেলাম যাওয়ার পর ওখানে আমি আমার জব করতেছি তো ড্রাইভিং করতেছি তখন ড্রাইভিং অবস্থা দুই সালে আমার হঠাৎ করে কোমরে ব্যথা করতেছে আচ্ছা কোমরে ব্যাক সাইডে তখন আমি ওখানে হাসপাতালে চেক আপ করাই আমার স্পন্সর আমার নিয়ে যায় তখন চেক আপে ধরা খাইটা যে আমি ছোটবেলা কোনো আঘাত খেয়েছি আচ্ছা তখন ওই আঘাতটা কথা ওনাদের বলছি বলা পর মেডিসিন দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছি আচ্ছা এর পরবর্তীতে আবার আমি যখন মানে, একটা দোকান দিছিলাম দোকানে যখন আমরা ওজনে কিছু মাল মানে ওয়েট বেশি মালগুলো যেমন টানামা করতাম তখন থেকে আমার এটা চোদ্দ সাল থেকে মানে হালকে হালকে আমার আমি দেশে আসছি জি জি করতো অর্থাৎ আচ্ছা রক্তটা মানে বন্ধ হয়ে আসতো কাশি দিতে পারতাম না কাশি দিলে আমার ফ্যাটের মানে মনে হতো যে প্রচন্ড পেইন হচ্ছে হ্যাঁ, ব্যথা হচ্ছে এক মিনিট দুই মিনিট আবার ছেড়ে যায় পরবর্তী যখন আমি বিভিন্ন ডাক্তার দেখেছি দেখানো বিশেষ করে আমাদের নোয়াখালী মেডিসিন ডাক্তার দেখেছি উনি কিছু মেডিসিন দিয়েছে আলহামদুলিল্লাহ তখন একটু সুস্থ হয়ে গেছে আচ্ছা পরবর্তী আমি ব্যাক করলাম আমার কাতারে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে আমার আবার পছন্দ ব্যথা আমরা সে ব্যাক সাইডে ধরো আমি এরকম দ্রুত দেশে চলে আসি আসার পরে আমার ওয়াইফের নিয়ে আমি ওনাদের সাথে পরীক্ষা ওনারা আমার ডিসিশন দিয়েছে আমি সার্জারি করার জন্য আচ্ছা তখন আমরা বলছে না আমি সার্জারি করাবো না আল্লাহ যতদিন রাখে মেডিসিন করে সার্জারি কয়টা ছিল আপনার তখন তারা বলছে যে হাড়টা ফাঁক হয়ে গেছে আচ্ছা কয়টা ডিস্ক সেটা বলে নাই শুধু বলছে যে হাড়টা ফাঁক হয়ে গেছে এটারে নাট দিয়ে আবার এটা অ্যাডজাস্ট করে দিবে এটাই আচ্ছা পরবর্তীতে আমি ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম স্যার অন্তর্বাদে বসে তো ওনার নম্বর নিয়ে আমি ওখানে গেছি আমার লাইফে আচ্ছা তো ওনার সাক্ষাৎ করে সাক্ষাৎ করে উনি আমার তিনটে টেস্ট দিচ্ছে একটা হলো এক্স রে আর vitamin D three A A B group B group তিনটে গ্রুপ দেওয়ার পরে একটা পরীক্ষা করে উনি আমার ভিটামিন দিয়েছে এবং তিন দিন উনি ফিজিওথেরাপি আপনার কি বলে ফিজিওথেরাপি দিলেন ফিজিওথেরাপি যে আইটেমগুলো আছে সেগুলো আমার ব্যায়াম ট্যাম ওগুলো শিখে দিয়েছি দেওয়ার পর তিন দিন পরে আমার বলছে আমরা যদি থাকতে পারেন তাহলে আরো দশ পনেরো দিন আজ থাকতে না পারেন আলহামদুলিল্লাহ যাইতে পারেন না বাইরে যা ছুটি গিয়ে আমরা চলে যাবো আলহামদুলিল্লাহ আমি ওষুধ খাওয়ার পরে দেখছি ভালো লাগছে আমি চলে গেছি আচ্ছা যাওয়ার পরে উনিশ সালে যখন ওখানে গেলাম যাওয়ার পর তো করোনা কারণে দেশ আসতে পারেনি আমার সিদ্ধান্ত ছিল ছয় মাস পর পরে আমি আবার আসবো আসি ডাক্তার দেখাবো এমন অবস্থা যখন কোনো রাস্তা না হয় তখন এই শফিউল্লাহ সারের ইউটিউবে আমি সার্চ দিয়ে আমরা পাইছি টিভি টিভিতে দেখছি টিভিতে দেখার পরে আমি ওটা সার্চ দিয়েছি ইউটিউবে পাইছি তাই ওখান থেকে আর সংগ্রহ করতে পারি না কিছু তো আপনাদের সাক্ষাৎগুলো আমি দৈনিক দেখতাম আচ্ছা তো দেখতে দেখতে আমি এক হয়েছি আমার ওয়াইফরা বলছি যে এগুলা নম্বরগুলো সেভ করে রাখো আমি দেশের যদি আসি আচ্ছা। ওরা আমি ডাক্তার দেখেন আসি দেখেছি ওখানেও দেখেছি কাতারে ওরা বলতেছে যে ব্রেন একটা লেভেল আছে লেভেলটা একটু সমস্যা হয়েছে ওষুধ খাওয়া ভালো হয়েছে তো ওরা দেশে আসছি মানে রেস্ট নিয়েছি খাইছি আলহামদুলিল্লাহ ওইটাও ঠিক হয়ে গেছে কিন্তু আপনাদের কাছে আসার জন্য আমি প্রস্তুতি নিয়েছি ওই টাইমে আমার সরকার লকডাউন দিয়ে দিয়েছে তখন আমার ঢাকা আসতে পারি ডাইরেক্ট গাড়ি নিয়ে আমি এয়ারপোর্ট চলে গেছি আচ্ছা যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার চলতেছি হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে আমি ডিউটিতে আসে একটু খাইতে শুয়েছিলাম শোয়ার পরে দেখি আমি আর আমি উঠতে পারি না আচ্ছা ওই বাম সাইডে আমার যে হাড়টা এটা মানে ফুটা বাইরে যেতেছে মানে শিক্ষা দিতেছি সারাদিন যেতে পারি দিন পরের দিন শুক্রবার সকালে কোনো ওই আবার কাফ আছে একটা থেরাপি ওখানে ওটা দেয়াছি দেওয়ার পরে একটু ব্যথা আর বিকেলবেলা আমি ডাক্তারের কাছে গেছি প্রাইভেট ডাক্তারের কাছে ডাক্তারের কাছে তো উনি পরীক্ষা টিকা দেয় না আমার পুরানো দেখি আমার মেডিসিন আর ব্যায়াম ভিটামিন লিখে দিল তো ওগুলো খাওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আবার ব্যথাটা নিয়ন্ত্রণে আসছে কিন্তু আমার মনে হ্যাঁ, পার্মানেন্টলি হচ্ছে না যে আমার এটা ভবিষ্যতে খারাপ যেহেতু এই জিনিসটা আপনার বারবারই ফিরে আসছে আপনি দেখছেন দুই দিন পর পরই ফিরে আসছে তখন আমি আমার ওয়াইফের ফোন দিলাম যে আমি তো দেশে আসতেছি এই ব্যাপার তো বললো যে আচ্ছা আসো তো কোন ডাক্তার দেখে আমি বলেছি বললে স্যার আসার নম্বর নিয়েছি দেশে আসুন সাথে দেখা করুন আচ্ছা ঠিক আছে আসেন চার তারিখে আমি দেশে আসছি তিন দিন রেস্ট করে এগারো তারিখে দশ তারিখে ঢাকা আসছি আসি আপনাদের কাছে ফোন দিছি আপনারা বলছেন যে এখন তো স্যার বাইরে যাবে আজকে দেখানোর সময় অনেক রিকোয়েস্ট পর আমার সিরিয়ালটা দেখছে তো স্যার অধীনে আমরা দেখি রিপোর্ট টিপোর্ট করা দেখে আমরা বলছি অধীনে ভর্তি হওয়ার জন্য আচ্ছা আসলে অধীনে ভর্তি হয়নি কারণ আমার হচ্ছে সার্চ চলে যাবো এখন আমি ভর্তি হলে আমার ট্রিটমেন্টটা কেড়ে হ্যাঁ। এখন তো দেখছি না স্যার না থাকলে আমাদের ট্রিটমেন্ট গুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে স্যারের নির্দেশনাই চলতে থাকে সব কিছু তো স্যার আমার তিরিশ দিনের জন্য বলছে প্রথমে বলছি তিরিশ দিন পরে আমি বিভিন্ন সমস্যার কারণে আমি এবারে স্যার বলছি যে আমি উনিশ তারিখে এসে ভর্তি ভাইয়া বলছি যে স্যার আমি হ্যাঁ। স্যার আমার রিকোয়েস্ট করছে যে আমরা এক মাস হলে সুস্থ হয়ে যদি আমরা থাকতে পারেন তো আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি এবং আগের যে সমস্যার জন্য আমি নিঃশ্বাস সরাইতে পারতাম না যে বিশেষ করে বসতে পারতাম না দাঁড়াইতে পারতাম না ওই সমস্যাটা এখন নাই আলহামদুলিল্লাহ তো আপনারা যে সেবাটা দিতেছেন আমার খুব ভালো লাগছে বিদেশি বা বাইরে যেরকম সেবাটা দেয় আপনারা এভাবে দিতেছেন ভালো লাগছে তবে আপনাদের আচরণটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আশা করি আমার এখন বর্তমানে প্রবাসে আমার কাতারে বন্ধু বান্ধব দুই তিনজন আমার ফোন দিচ্ছে আমি বলছি যে আমি ঠিকানা দিচ্ছি ওদেরকে ওরা আসবে শুধু কাতারের বন্ধু না পুরো পৃথিবীতে এরকম অসংখ্য রুগী আছে যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন হয়তো আজকে আপনার এই ভিডিওটা হয়তো অনেকের জীবন বদলে দিতে পারে সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন আমি বলবো বিশেষ করে আমি তো দীর্ঘদিনে রোগ ভুক্তভোগী তা আপনারা যদি আসলে এই সমস্যা থাকে আঘাত জড়িত বা না হাফে গেছে তাহলে অবশ্যই সারা সাথে দেখা করবেন তো ব্যাপার হইলো বর্তমান যুগে এখন চিকিৎসাটা হলো ব্যয়বহুল কিন্তু চিকিৎসা যদি আপনি নিতে হয় অবশ্যই আর্থিক চিন্তা করে তো চিকিৎসা পাবেন না তো বিভিন্ন প্রতারণা তো বিভিন্ন জায়গাতে আমি গেছি বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন সাজেশন দিয়েছে সেই হিসাবে ওনারা যে সাজেশন আমার দিচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে দীর্ঘজীবন প্রবাসে পড়ে গেছি এই হিসাবে তো আমার তো ভালো লাগছে এবং আমি উপকার পাইছি ভবিষ্যতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হইলে আমি স্যারের সাথে দেখা করবো আসবো এবং ফাঁকে দিয়ে আমার শাশুড়ি আসি এখানে শাশুড়ি চিকিৎসা নিচ্ছে উনি কেমন আছেন উনি এখন ওই ফায়ার ইঞ্জেকশনটা নেওয়ার পরে ফায়ার ব্যথাটা কমছে আলহামদুলিল্লাহ ওই ফিএল আইডি যেটা ওটা এখনো ট্রিটমেন্ট নেয় না ওটা হচ্ছে ওটা নিলে হয়তো ঈদের পর পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন হাজার হাজার দর্শক আছেন হাজার হাজার এরকম পেশেন্ট আছেন যারা স্বাভাবিক জীবনে ফিরে গেছেন আমরা চাই আপনারা যারা অসুস্থ আছেন দীর্ঘদিন যাবৎ ঘরে পড়ে আছেন অসুস্থতা এরকম একটা জিনিস একটা সময় মানুষের যে মানসিক যে শক্তি সেটাকেও ধীরে ধীরে শেষ করে ফেলে চিকিৎসা করার যে শক্তি সেটাকেও একটা সময় শেষ করে ফেলে মানুষ নিজেকে এতটা অসহায়ভাবে মাঝে মাঝে আমরা এরকম অনেক পেশেন্টকে পাই যে যারা বললে যে আমি একটা সময় ভেবেছিলাম আমি সুইসাইড করবো একটি জীবন রেখে আমি কি করবো যখন ব্যথার কষ্ট সহ্য করতে পারেন না নিজেকে মনে হয় যে অবাঞ্ছিত একটি মানুষ পরিবারের সব সদস্যকে আমি কষ্ট দিচ্ছি দর্শক এরকমটা ভাবার কিছু নাই এই পৃথিবীতে কিছু করার জন্যই আপনার জন্ম হয়েছে আপনিও পারবেন আরো দশটা সুস্থ মানুষের মতো কাঁধে কাপ মিলিয়ে সব কাজ করতে শুধুমাত্র একটু চেষ্টা করুন আমাদেরকে একটু চেষ্টা করতে দিন দেখি না পারি কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালাম এবং আপনাদের সেবাটা ইনশাল্লাহ ভালো রাখেন ইনশাল্লাহ আমার বন্ধু বান্ধব সবাইকে আমি জানাবো আর আপনাদের টোটালি আপনাদের ভালো লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আল্লাহ আপনাকে সুস্থ রাখুন বাকিটা দোয়া করবেন ইনশাল্লাহ আমি ওই যে একটা কথা আমরা বলছি যে আসলে এমন পর্যায়ে চলে গেছে মানে নিজের লাইফের আশাবাদ দিয়ে দিচ্ছে এরকম অনেক আছেন যে যে পরিস্থিতি আমার সেই এখন হয়েছে আর কি আলহামদুলিল্লাহ এখন বর্তমান আমার সুস্থ রাখছে বাকি জীবনে যান সেটা তো আল্লাহ পাকে ভালো আল্লাহ পাক ভালো জানেন আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল